হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা এই ভিডিওতে থাকা এমন কিছু প্রশ্ন আছে যা আপনার জেনে থাকা খুবই জরুরি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করবেন মেয়েদের মায় দুটোর আকার কোনো সময় বাড়ে যখন তাদের লাগালাগির খুব ইচ্ছে হয় তখন তাদের রক্তের চলাচল দ্বিগুণ হয়ে যায় তখন তাদের মায়ের দুটোর আকার আগের তুলনায় বেড়ে যায় সহবাস করার সময় মেয়েদের লজ্জা লাগে কেন যে সমস্ত মহিলা এবং পুরুষ যৌন মিলনে অসুস্থ বোধ করে তারাই সহবাসের সময় লজ্জাবোধ করে মেয়েদের জুনি ছাড়া আর কোথায় কোথায় লাগানো যায় মেয়েদের জুনি ছাড়া আপনি মুখে লাগাতে পারবেন তার থেকেও বেশি মজা পাবেন আপনি যদি মেয়েদের পিছনে ঢুকিয়ে করেন তাহলে জুনির থেকেও অনেকটাই বেশি মজা পাওয়া যায় বিয়ের আগে মেয়েরা কি ছেলেদের লিঙ্গ মুখে নেয় বেশিরভাগ মেয়েরা নেয় না কিছু কিছু মেয়ে আছে বিয়ের আগে লিঙ্গমুখী নিতে পছন্দ করে কোনো বয়সের মেয়েদেরকে লাগাতে ছেলেদের খুব মজা লাগে ষোলো থেকে সতেরো বছরের মেয়েদেরকে লাগাতে ছেলেদেরকে খুব মজা লাগে কারণ এ বয়সে মেয়েদের গঠন খুব ভালো থাকে তাই ছেলেরা খুব মজা পায় বেটে মেয়েরা কিভাবে মিলন করতে খুব পছন্দ করে বেটে মেয়েরা ছেলেদের উপর উঠে অস্ত্র ঢুকিয়ে করতে খুব ভালোবাসে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ